হ্যালো বাবাদের কেমন আছো আশা করি সবাই ভালো আছো আসলাম একটা নতুন বেরোনে তো চলো আজকে একটা কাস্টম ম্যাচ চলেছে টাইটেল এবং দিয়ে বসতে আজকে কাদের সাথে কাস্টম খেলতে চলেছে হ্যাঁ ভাই আজকে সিজন ওয়ানের সাথে আমরা কাস্টম ম্যাচ চলো সিজন ওয়ানের স্কোরটা দেখা দিয়ে এখানে দেখা স্কোর টম লেভেল সাতাত্তর লেভেল অ্যান্ড এখানে আছে হাফিজ ভাই যার লেভেল পঁয়ষট্টি আর ও হাফিজ নয় এইটা হাফিজ ভাই তো এখানে দেখতে পাচ্ছ এটা হলো আমাদের সিজন ওয়ান অ্যান্ড এর নাম হলো হাফিজ গেমিং তো চলো এটা কিন্তু এদের সাথে আজকে আমার কাজ হবে না আমার স্কোয়াড আছে নিউ ভাই যার লেভেল আটষট্টি অ্যান্ড আরেকটা দেখতে পাচ্ছ এটা কি বেন্টেন অ্যান্ড এখানে আছে ডেমন ভাই তো বেন্টেন ভাইয়ের লেভেল মানে উনআশি অ্যান্ড ডেমন ভাইয়ের লেভেল হলো আঠাত্তর তো চলো এটা হলো আমার স্কোয়াড অ্যান্ড ওই সাইডে আছে আমাদের বিপক্ষের স্কোয়াড মানে সিজন ওয়ানের স্কোয়াড তো চলো আজকে ম্যাচটা কিন্তু আমাদের স্টার্ট হয়ে গেছে আর ম্যাচটা কিন্তু দারুণ ম্যাচ হবে সবাই পুরো ভিডিওতে দেখতে থাকবো আজকে আমরা কিছু মানবে হারাতে পারি কি না পারি সেটা কিন্তু ভাই নেট প্রবলেম দেয় কেন ম্যাচের শুরুতে তো নেট প্রবলেম দেয় তাহলে খেলাটা কেমন হবে না বলো খেলা তো কিছুই হবে না যদি এমন নেট প্রবলেম দিয়ে থাকে তো কোনো ব্যাপার না নেট কোনো ঠিক হয়ে যাবে প্রথম ফার্স্ট রাউন্ডে ম্যাচে প্রবলেম হতেই থাকবে তো এটা লেগে ব্যাপার করা যাবে না তাই নেটটা এমন যদি পুরো ম্যাচে থাকে তাহলে তো খেলা হবে না না তো চলো আমাদের কিন্তু অলরেডি ফাইটে চলে গেছে আমি ডেমন রাখি তো একটা একটা গুলি অলরেডি খেয়ে গেছে অ্যান্ড এখানে তো সবাই ক্যারেক্টার এসেছে বলতে সেজন্য কোনো চিন্তা নেই ম্যাচে তো দেখতে পাচ্ছি আমার সামনে কিন্তু অলরেডি সিজন ওয়ান ভাই আমার এই साइड আছে सीजन वन तो देखा जाए भाई ओ भाई सीजन वन को वन टैप लेकिन हमारा भी एक वन टैप मार दिया वन टैप नहीं किया बहुत First हमारा तो हम blood. सीजन वन कंफर्म कर दिया हमारे साथ हमारा तेरह टाइम हो गया नीरव भाई और नॉक को चले गए अरे ना भाई কেমনে ওয়ার্ল্ড কাপ ওরা ইয়া চলো আমাদের ওই রাউন্ড কিন্তু শেষ হয়ে গেছে এখানে আমাদের দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে গেছে তো ফার্স্ট রাউন্ড ওরা কিন্তু জিতে গেছেন দ্বিতীয় রাউন্ড দেখতে পাচ্ছ আমাদের অলরেডি একটা শেষ হয়ে গেছে তো এখানে একটা ও ভাই হেড মারা তো ভয়ানক কিন্তু হেড মেরে আমাকে মেরে দিয়েছে তো কোনো ব্যাপার না আমাদের প্রথমে দ্বিতীয় রাউন্ড এখন বর্তমান বেশ আছে একজন ওয়ান টু ফোর তো দেখা যাক আমাদের নিরব্বাই ঘুরতে ঘুরতে মারা গেল আমি তো তৃতীয় রাউন্ড শুরু হয়ে এখানে আমার সামনে পিছন আমি তো করে শুরু তো ভাই নক তো সেই নক হয়ে গেছে মানে আমাদের নাফিস ভাই নক হয়ে গেছে নাফিস ভাইও কনফার্ম করে দিয়েছে এমপির হেড ডে তো কোনো ব্যাপার নাই এখন থ্রি বি থ্রি ম্যাচ হইতে চলেছে থ্রি ভার্সেস থ্রি ম্যাচ তো কোনো দেখা যাক ওই সাইডে মানে আমাদের দুজন আছে আর ওদের একটা না দুটো আছে মানে একটা পিছন দিয়ে আসলো সম্ভব যায় সাইডে লাগে না হ্যাঁ এই দেখো একটা পিছন দিয়ে আসতে আছে সাইডে মানে একটা কি দুটো আছে তো একটা চলো ভাই এটাকে অলরেডি থ্রি বি টু ম্যাচে এখন বর্তমান সিচুয়েশন আরে রে আরে নেট যাওয়ারও টাইম পাই না নাকি তো চলো এখনো কিন্তু দুটো ব্যান্ড আছে সামনে লাইন আমরা অলরেডি মেরে দিয়েছে না আমরা কিন্তু প্রথম রাউন্ড জিতলাম মানে টু বি থ্রি ওই টু ওয়ান ম্যাচ রাউন্ড হয়ে আছে তো দেখতে পাচ্ছি আমাদের চার রাউন্ড ম্যাচ স্টার্ট হয়ে গেছে তো এখানে একটা সামনে আছে মিস শট ও ভাই ওয়ান ট্যাপ আসলে এটার আগে কনফার্ম করে দিচ্ছি ভাই প্রত্যেক ম্যাচে তো একটা করে ওয়ান ট্যাপ থাকছে দেখতে পাচ্ছ আমাদের ফাইট চলছে বর্তমানে তখন এরা সব লং ফাইট করছে নাকি লাউ ভাই কোথায় ফাইট করছে চলো আমাদের already two versus two moment ও ভাই ওয়ানটা পেলা তো এটার আগে কনফার্ম করে দেবেন ওই সাইড একটা আছে তো চলো এটার আগে ওরে না ওয়ান বি টু সিচুয়েশন অবশ্যই রানটাও কিন্তু আমরা আরামে জিতে পারবো তো দেখা যাক এখানে এই দেখো এখানে আসছে ভাই তুমি জোন টান জোন থেকে বাড়াবে না নাকি তো আমাদের টু বি রাউন্ড হয়ে গেছে অ্যান্ড এখানে আমাদের ফার্স্ট আমার রাউন্ডের সাথে হয়েছে অলরেডি ওদের একটা ম্যাচ হয়েছে ফাইট ভাই এখানে যে কি ফাইটটা চলছে ওদের একটা ম্যাচ হয়েছে আমাদের একটা ম্যাচ ওদের দুটো নাও আমাদের একটা দুটো শেষ তো চলো এবার ওদের ওয়ান বি ফোর দিচ্ছে ওর সঙ্গে দেখা যাক ওরা যে হয়তো ওদের আমাদের স্টুডেন্ট মানে নাফিক ভাই চলে আসতে আমরা ওদের এখন বর্তমান কে বেঁচে আছে না ওদের আমরা কিন্তু অলরেডি এক রাউন্ড এগিয়ে গেলাম অ্যান্ড ওদের দেখতে পাচ্ছ একটা শেষ অ্যান্ড দেখা যাক এখানে একটা সামনে আছে একটা গোয়ালের পিছনে ও ভাই এটা ওয়ান ট্যাপ ভাই সব যেমন প্রত্যেক রাউন্ড একটা ওয়ান ট্যাপ তো দেখতে হবে আমাদের ওটা সাইডে নাটক ভাই কিন্তু মেরে দিয়েছে তো এটা কনফার্ম দিয়ে দিলাম অ্যান্ড এখানে ওয়ান দেখি সিচুয়েশন তো সামনে একটাই আছে বা ওর একটা মাস করে দিয়েছে আমাদের না পারে পুরাই ফালতু এখানে আসলে এখানে দেখো সোজাসুজি ফাইভ কেননা আমি যদি পুরো ভিডিওটা দেখতে থাকি অনেক টাইম হয়ে যাবে মানে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো সেখানে আমি যদি ফাইভ কিন্তু দেখতে তো এখানে সবাই দেখতে হবে তখন আমি পুরোটা কথা তাহলে কিন্তু মানে অনেক বিলম্ব হয়ে যেত তো সেজন্য আমি পুরোটা জেনে শুধু সেজন্য সেটা সেজন্য কোনো ব্যাপার না না থাকে তো আমরা কিন্তু অলরেডি পাঁচ রাউন্ড জিতে গেছি আমরা ওরা রাউন্ড জিতছে টু রাউন্ড মানে সাত রাউন্ড হয়ে গেছে যে আট রাউন্ড ডিস্টা রয়েছে এই টাকাটা কে সাথে আমাদের পিছনে আছে সিজন ওয়ান হয়েছে চলে এবার সিজন ওয়ানে ওয়ান টাকা আগে হেডশট দেবেন পারে না ভাই হেডশট লাগে না লেকিন রিভাইভ দিতেছে ভাই বুঝতে পারে না দেখে সেটা খেলা হয় আরে না ভাই এই সাইডে উঠতে না পেলাম এই সাইডে চলে আসলাম উঠতেছি ভাই আরে আরে সি ভাই গুয়ার করে না মানে সেটিংয়ে কাজ হয় না সি এরকম কেমনটা লাগে তো এখন দেখতে আমরা শুধু নাফিস ভাই বেঁচে আছে and one day four sorry one day three শুধু হয়েছে না নাফিস ভাই শুধু বেঁচে আছে স্টেট টার্ন চার বেঁচে আছে এখানে স্কাইলার দেখতে নাফিস ভাই আছে অ্যান্ড সামনে ও ভাই সামনে সাকুরা ব্যান্ডার তো সাকুরা বান্ডার পাশে স্টেটমেন্টটা বান্ডার কেমন সাকুরা বান্ডার স্টেট ডান্সার তো এখান থেকে ওয়ান ডে থ্রি ও ও তো এখন এখানে দেখছি ওরা তিন রাউন্ড জিতে গেছে আছে পাঁচ রাউন্ডে আমাদের সামনে মানে সাকুরা বান্ডেল আছে তো দেখলাম ভাই প্রত্যেক মানে প্রত্যেক ম্যাচের মতন সাকুরা বান্ডেল তো ওয়ানটা মেরে দিয়েছি তো চলো ওই সাইডে কনফার্ম কোনো ব্যাপার না তো আবার এখানে দেখো লাস্ট এনিমে বেসা আছে শুধু লাস্ট বেসাই দেখো ও ভাই ওয়ান ট্যাপ মার দিয়া তো এখানে আমাদের ও ভাই মনে হলো এটা আমি গুলি করছি তো কোনো ব্যাপার না আমাদের একটা চলে আসছে আরে ভাই এটা কি মানে এত করবো না কেন ইস্তারা নিয়ে আসছে তাও ফাটা দিচ্ছে এটা হলো ওদের লাস্ট লাস্ট রাউন্ড মানে ফোর সিক্স হয়ে গেছে তো দেখা যাক এই রাউন্ডটা কি আমরা জিত অলরেডি দুটো নক ভাই আমাদের তো আর খেলা লাগে না তো চলো আসলে কিন্তু এমন কাটি কাটে ভেরো দিতে সেজন্য এমন লাগছে তো পুরো ভিডিওটা যদি দেখে অবশ্যই বলবে এখন আমাদের রাউন্ড এই রাউন্ডটা কিন্তু আমরা আরও দিতে পারি ওয়ান যে করতেছি ওই সঙ্গে দেখা যাক আমরা জিততে পারি কিনা ম্যাচটা তো এখানে একটা সেল কিন্তু ভুলে আমাদের আজকের ভিডিও তো সবাই ভিডিওটা কেমন লাগলো ভালো লাগে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া ভিডিওটা লাইক করে দেওয়া আমাদের পরের